হ্যালো ফ্রেন্ড আজকে আমি চলে এসেছি রিভিউ দিতে গোল্ডেন আউল ব্ল্যাক কভারে যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি দেখতে পাচ্ছ এরকম এসছে ঠিক আছে এটার প্রাইস এসছে তোমার টু নাইন থার্টি নাইন তোমার ওর মেন প্রাইস হচ্ছে ওয়ান নাইন নাইন আর ডেলিভারি চার্জ চল্লিশ তো সেটা মিলিয়ে ওয়ান থার্টি নাইন এসছে তো আমি কাভারিংটা ওপেন করছি তোমরা দেখো কিন্তু আমি এটা অর্ডার করার পর যখন ডেলিভারি দিয়েছে তখন দেখলাম এর প্রাইসটা হুট করে কমে গেছে ওয়ান সেভেন্টি নাইন করে দিয়েছে তো একটু তোমরা দেখে ভালো করে নিয়ে তারপরে অর্ডার করবে তো দেখো আমি কাভারিংটা ওপেন করছি আমার মানে ফোনে যেরকম দেখলে তোমাদের ছবিটা আমি দেখিয়েছি যেরকমভাবে কালার দেখিয়েছিল পুরো সেম টু সেম এসছে আর এটা তোমার প্লাস্টিকের নয় মানে একদম কাঠের মতো তো যারা একবার ইয়ে, মানে অনেক লং টাইমের জন্য ইউজ করতে চাইছো তারা এরকম ধরনের নিও না কারণ এটা এইসব খাবার বেশি দিন চলে না ভেঙে ভেঙে পড়ে যায় কিন্তু এমনি নর্মাল ইউজ করতে চাইলে ফ্যাশনের জন্য এটা খুব ভালো একটা কাভার আমার খুব পছন্দের হয়েছে কাভারটা দেখতে পাচ্ছ আমি আমার ফোনের সাইজ মেনশন করে দিয়েছিলাম যে ওয়াই ফাইভ থ্রি তো আমার ফোনের সাইজ অনুযায়ী পারফেক্ট কাভার এসছে তো তোমরা ট্রাই করতেই পারো